হ্যালো বাংলাদেশ তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাচ আজকে শুরু হয়ে গেছে আমরা নামছে বুলুদনে আর বুলুদনে ভাই প্রচুর এনিমি নামছে একসাথে কমসে কম দুই তিনটা স্কোয়াড কি বলি দুই তিনটা স্কোয়াড রয়েছে বেশি নামছে তো এখান থেকে আমি অলরেডি এস কেস অ্যান্ড এখানে কি আছে ও দুটা গান তো ওই দেখো একটা চলে আসলে আমি মানে কেমন একটা একশো সত্তর হেড তো এটাকে কনফার্ম করে দিলাম আরে এমপি ফাইভ টাইপ দাও ভাই বলবেন এত ম্যান নামছে আমি কেমনে খেলি তো আমার অলরেডি একটা নক হয়ে গেছে এই সাইডে ভাই এখন খেলাটা খুব টাফ সেটা কোথায় আছে ঠিক না সামনে একটা হেড শট তো এটা কনফার্ম আসলে কি বলে র্যাফেল গাইডটা নিয়ে তো এই সাইড আরেকটা আছে আমাকে যে মেরে নেই স্নাইপার দিয়ে আরে ভাই স্নাইপার খেলা তো খুবই মা লাগতে না মানে খেলে অভ্যাস তো লাগে না ঠিকভাবে তোমার র্যাফেল ক্যারেক্টার নিয়ে খেলার খুব মজাই আলাদা মানে স্নাইপার হ্যাঁ। অথবা দিয়ে মারলে মেশিন গান দিয়ে মারলে সহজে মানে কনফার্ম হয়ে যাবে ছয় সেকেন্ডে সেজন্য এটা এটা নিয়ে খেলা ভালো যতই দূরে ম্যান না হলে আর বাঁচানো সম্ভব না তো এখানে দেখতে পাচ্ছি ঘরে একটা আছে দেখো এই ঘরে একটা আছে তো এখানে নতুন ফাঁদ পেটে মাছ ট্রাই করবো দেখা যাক হয় নাকি ট্রাই দিস আরে রে ভাই থামো থামো ড্যামেজও ভালো দিয়েছে কনফার্ম হবা আরে ভাই বেশ কত নাকি এখনো মূল্য না ঠিক আমি গিয়ে তো সুন্দর একটা রিক্স নেওয়ার প্ল্যানিং করছিলাম কিন্তু আমার প্ল্যানিংটা পানি ফেলে দিল তো এখানে ওয়াল দেখতে পাচ্ছ ভালোই আছে ভাই ওয়াল কত তাই ওয়ালগুলো নিয়ে নেই ওয়াল ছাড়া তো পুরো ম্যাচটাই বাতিল হয়ে যায় মানে ওয়াল ছাড়া পুরো ম্যাচই খেলা দায় হয়ে যায় তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের দুটোকে কনফার্ম করে দিয়েছে অ্যান্ড এই সাইডে এখনো প্রচুর ম্যান আছে আমার ব্যানের আগে ওয়াল নেই ওয়াল দিয়ে একটা গান আমার কাছে প্রচুর ওয়াল আছে এই থামো থামো থামো আবি আমার মাছ দেওয়া থা ভাই তো কই বাত না এই উপরে আর একটা ভাই এখন করে দিয়ে ঘুরছো তো চলো একটা আর ওয়ান ট্যাপ তো দেখছো এটা কিন্তু দেখলে তো কনফার্ম হয়ে যাবে এখন দেখছো দেখতে তো কনফার্ম হয়ে গেছে তো এখানে ভাই লুকাই আছো থামো ও একটা নক ভাই এখনো ড্যামেজ খাচ্ছে আরো আছে ও ভাই এখানে একটা ছিল তো দেখছে মিনি লঞ্চারটা দেখি একটা দারুণ কাজের ভাই তো চলো দেখা যাচ্ছে আগে লুটটা করে আসি কারণ মেড মেয়েটা বললে ওয়াল আমার কাছে খুব কম পাঁচটা ওয়াল আছে যেটা মানে দেখতে তো পুরো যাবে তো ওইখানে ও ওয়াল তো কিছুটা হলে পাইছে কিছুটা মানে ছয়টা ওয়াল পেয়ে গেছে ভাই আর কি লাগে তো যেখানে জোর টান দিচ্ছে আমাকে জোন টানে বের হবো তো আমাদের অলরেডি দুটা এখানে শেষ হয়ে থাকে বাড়ি আর আমরা দুজন বেঁচে আছি তো ওই দুটার আগে রিভাইভ দেওয়ার ট্রাই করবো তো আমি নিজে গেলাম রিভাইভ দিয়ে দিই ওই দুটারে তো এখান থেকে আমরা যদি সাতটা কিল করে ফেলছি আর চোদ্দটা এনিমি লাইভ আছে তার আমরা দুটা মানে বারোটা এনিমি আছে তো এটা দেওয়া দিই মানে কে একটা থাকলে ভাই জোনে থাকাটা ব্যাপার মানে মেটার করে না খুব সহজে থাকা যায় জোনে তো এই সাইডে গাড়ি নিয়ে আসতো ভাই আমার কি দেখতে পাইছো দেখতে পাও না ভাই তো সামনে একটা আছে দেখা যাক ওকে ওয়ান ট্যাপ তো এটা একবারে কনফার্ম হয়ে গেছে কোনো নকটক নাই তো এখানে আমার মানে বারোটা বাধাই দিয়েছে তো আবার নতুন করে রিভাইভ নিয়ে মানে নতুন করে না তখনই রিভাইভ পাইছি তো এখন একাডেমিটি করছে আমার এটা দেখছে এটা দেখছে এবার ভাব দেখছে তো সামনে ডবল ডোরে থাকতে পারে একটা ডবল ডোরে দেখছে মাথা বাইট করে ঘোরাফেরা করছে এ দেখো একটা হেড খাও ভাই ওরে ওরে দাঁড়াও দাঁড়াও ধরো ভাই সাব আমি হেড মারতে আমাকে বডি মেরে মেরে দিয়েছে তো চলো হেড তো তোমাকে খাইতেই হবে আরে একটা দুটা শেষ তো একটা ওয়ান টাপ এটা কোনো ওয়ান টাপ বলো ভাই তো মানে দুটো আছে আমরা আর দুটো স্কোয়াড মানে দুটো হতে পারে তো চলো এইদিকে আমরা অলরেডি ফ্লাইটে ঢুকে গেছে আর নামও দাঁড়াতেছি এই সাইডে ঢুকলো ওই সামনে যে স্কোয়াডটা দেখলাম ওটা এই সাইডে ঢুকেছে তো এখানে একটা চলে আসছে অলরেডি আর সি কোনো হেডেই পড়েনি সি তো এখান দেখতে পাচ্ছি একটা আসছে ও পুরো রাশ দিয়ে দিল আমার উপর দেখো এমনি চলে আসছে হো ভাই কি করে ছেড়ে দিল আমাকে বের করো হ্যাঁ ওকে একটা শেষ এটা দুটা শেষ আর এখানে একটা নক আছে কিলটা কারি হোক কনফার্ম করার চেষ্টা করি আরে মিস এখানে আবার মিনি লঞ্চার দেওয়া হবে ভাই দেখছো এটা হলো মিনি লঞ্চারের মেন কাজ মানে বেকালে গেল তো খবর খারাপ তো আমি লুটটা করে নিই মানে লুটের কিছু লাগে না আর দুটা ম্যান আছে হ্যাঁ দুটা ম্যান আছে তো এখানে লুটের কোনো দরকার নেই তাও আমি নিলাম তো দেখা কই পিছনে আছে একটা এটা গাড়ি নিয়ে আসতে আসছে ভাই কিল কি একটা পাবো তোমার এগারোটা কিল অলরেডি হয়ে গেছে তো দেখা যাক এখানে কিলটা পায় নাকি আর দুটা ম্যান আছে আমাদের একটা অলরেডি শেষ আর একটা আছে ভাই তিনজনের ভিতর কেমনে বাঁচবে তুমি কোনো আমি কোনো চান্স পাই নাকি সেটা দেখে ভাই ভাই রুকো রুকো রুকো তো শেষ তো ভাই ছিল আমাদের আজকে ভিডিও ভালো অবশ্যই লাইক করে দাও তো দেখা যাচ্ছে পরের ভিডিও ভালো থাকো গুড বাই